পথে তোমা হতে বহু দূরে মনে হয় যেন অজস্র মৃত্যুরে প্রায় আমার পুরনো নাম ফিরিবার পথ নাহি আমার চাওয়ার একটাই আছে বড় হও ভালো হও আর আমাদের দেখবে আমাদের জন্য দোয়া করবে আমাদের আমার পুরনো নাম ফিরিবার পথ জীবনে অবশ্যই সেই প্ল্যাটফর্মে নিজেরা তো পৌঁছবেই এবং তারা তাদের সেই জন্যই এখান থেকে চলে যাচ্ছে তো আমি দু একটা কথা শুধুমাত্র শ্রদ্ধেয় মোহাম্মদ আবু বকর সিদ্দিক করছে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তারা নাকি ওই কলম কলম দিলে এখানে উপস্থিত অভিভাবক বা الكلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات তাদের মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করো মাওলা শিক্ষকদের মন ভরে যায় মাওলা Thank <laughs> you.